হ্যালো সবাইকে নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা লুনা নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে আমরা জানবো লুনার যে আপনারা ইতিমধ্যে জানেন লুনার ব্লক চেইন আসার কথা নতুন ব্লক চেইন এই ব্লক চেইন কি আসলে কতদূর কি প্রোগ্রেস হয়েছে সেই বিষয়ে জানবো এছাড়াও আমরা জানবো লুনার যে নতুন এয়ারড্রপ যেটা দেওয়া হবে নতুন যে লোনা কয়েন আসছে সেটার এটা কারা কারা পাবে এবং লুনা সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা আমরা করব তো আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই জন্য আপনাদের সকলকে অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে লুনা সম্পর্কে আপনার ভালো ধারণা হবে আপনি লুনাতে যে বর্তমান যে লোনা আছে এটাতে ইনভেস্ট করবেন নাকি পরবর্তী যে লোনা আসছে নতুন সেই লোনার জন্য অপেক্ষা করবেন অথবা ইনভেস্ট এই লোনাতে ইনভেস্ট করলেও কতটা করবেন সেই সেই সব বিষয়ে আমরা আলোচনা করব ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আর যারা চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন যাতে সমস্ত আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর সেই সাথে সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং আমাদের টুইটার ফেসবুক গ্রুপের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে তো লুনার যে আপনারা অনেকে জানেন হয়তো ম্যাক্সিমাম হয়তো এখন যারা ক্রিপ্টো কমিউনিটিতে কোনো না কোনোভাবে যুক্ত আছে আপনারা জানেন যে বর্তমান লোনা যেটা রয়েছে এটা ডাম্প হওয়ার পরে লোনা অফিসিয়ালভাবে লোনা জানিয়েছে যে তারা নতুন একটা চেন নিয়ে আসবে এখন এখানে অনেকের একটা প্রশ্ন এখনও আছে যেহেতু ডেটটা হচ্ছে সাতাশ তারিখে এখনও আছে মার্কেটে অনেক কথাবার্তা হচ্ছে যে আসলে কি এই চেনটা আসবে কি না এখানে আমি আপনাদের একটা উদাহরণ দিতে চাই দুই সালে আপনারা একটু ঘাটাঘাটি করলে দেখতে পাবেন দুই সালে কিন্তু ইথারিয়াম এরকম একটা ভাগ হয়েছিল আপনারা জানেন যে ইথারিয়ামে একটা ইথারিয়াম কয়েন আছে আর একটা ইথারিয়াম ক্লাসিক কয়েন আছে এই ইথারিয়াম ক্লাসিক কয়েনটা হয়েছিল এইভাবে ইথারিয়ামের উপরেও এরকম একটা ডিএও অ্যাটাক হয়েছিল এটাকে বলে ডিএও অ্যাটাক এই ডিএও অ্যাটাকটা হওয়ার পরে ইথারিয়ামের থেকে ইথারিয়ামের কোর টিম থেকে থেকে একটা গ্রুপ তারা চেয়েছিল যেন এই যে পুরনো যে ইথারিয়ামটা আছে এটা বাঁচিয়ে রাখা যায় এবং যারা মার্কেটে মোটামুটি ইনভেস্টর রয়েছে তাদের যা লস আছে এটাকে রিকভার করা যায় এবং আরেকটা টিম চেয়েছিল টিমের আরেকটা অংশ চেয়েছিল যে না আমরা নতুন একটা চেইন লঞ্চ করব এবং সেখানে আমরা ইথারিয়ামকে আবার নতুন করে তৈরি করব সেটা হচ্ছে ইথারিয়াম আর পুরনো যে ইথারিয়ামটা সেটাই হচ্ছে ইথারিয়াম ক্লাসিক এখানেও লুনার ব্যাপারেও আপনারা দেখেছেন যে ব্যাপারটা একই ঘটছে পুরনো লোনা যেটা রয়েছে সেটা লোনা ক্লাসিক হতে যাচ্ছে এবং নতুন যেটা লোনা আসবে সেটা লোনা থাকবে এখানে শুধু তাদের যে স্টাবেল কয়েনটা রয়েছে ইউএসটি এই ইউএসটিটাকে বাদ দিতে হবে অর্থাৎ এখন মোটামুটি কনফার্ম আপনারা যদি একটু আমরা এখন টেরা লোনার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে রয়েছি এখানে একটু যদি ঘাটাঘাটি করেন এখানে দেখবেন যে মোটামুটি কনফার্ম হয়ে গিয়েছে বিভিন্ন ব্যক্তি যারা বড় বড় হোল্ডার ইনভেস্টর আছে তারা টুইট করছে এটার পক্ষে এবং অনেক ভোট অলরেডি এটার পক্ষে পড়ে গেছে এখানে ফনিক্স ফাইন্যান্স নামে একটা এক্সচেঞ্জের আপনারা টুইট দেখতে পাচ্ছেন তারা সাপোর্ট করেছে লুনা টেরা লুনা টু পয়েন্ট ওকে বলেছে ওয়েলকাম টু ডিফিওন টেরা টু পয়েন্ট ও এইরকম বড় বড় মানুষ বড় বড় এক্সচেঞ্জের সাপোর্ট এখানে আসছে তা তাতে বোঝা যাচ্ছে যে এই যে নতুন ব্লক চেন যেটা আসবে এটা কনফার্ম এটাতে কোনো ভুল নেই তবে এইখানে যারা ইনভেস্টর আছে তাদের জন্যে লুনা কোর টিমের পক্ষ থেকে একটা ঘোষণা দেওয়া হয়েছে আগের লুনাতে যারা ইনভেস্ট করেছিল যাদের অনেক বড় অঙ্কের লস হয়েছে মনে করুন যখন লুনা একশো ডলার ছিল এখন zero point triple zero something one seven one eight two zero point triple zero two পর্যন্ত এ অনেক বড় একটা লসের সম্মুখীন মানুষ হয়েছে ইনভেস্টররা হয়েছে তো এই যে যারা ইনভেস্টর রয়েছে প্রথম দিকে যারা লুনাকে ক্রয় করেছিল এখন বড় ধরনের একটা লসের মধ্যে আছে তাদেরকে তাদেরকে এয়ারড্রপ করা হবে তাদেরকে এয়ারড্রপের মাধ্যমে কিছু কয়েন দেওয়া হবে যেন তারা লসটাকে রিকভার করতে পারে নতুন যে লোনাটা আসছে সেই লোনাটা আপনি যদি যখন মার্কেট ডাম্প করলো তখন যদি আপনি কিনে থাকেন তাহলে আপনি এয়ারড্রপটা পাবেন না সো এখনই আপনি কিনে ফেললেন এখন মার্কেটে আসে আপনি এখনই কিনে ফেললেন আর মনে করলেন যে আমিও এয়ারড্রপ পাবো অনেক টাকা পয়সা এখান থেকে আমি আর্ন করতে পারবো এখানে ভালো যখন পাম্প হবে তখন আমি প্রফিট পাবো এটা চিন্তা করা মোটেই ঠিক হবে না তবে যারা লোনা লোনা কিনে এখন লসে আছেন তারা অপেক্ষা করুন আপনাদের জন্য আশা করা যাচ্ছে যে একটা এয়ারড্রপের ব্যবস্থা করা হবে যাতে কিছুটা হলেও আপনাদের লসটা রিকভার হবে আর যারা রিসেন্টলি টোকেনটাকে কিনেছেন তারা একটু কমে কমে কেনা কেনার চেষ্টা করেছেন যারা zero point triple zero one five one seven তারা যখনই টুতে zero point triple zero two বা ওয়ানে যাচ্ছে আমার মতে এটা সেল করে দেওয়া উচিত কারণ এই টোকেনটা এর চেয়ে খুব ভালো পাম্প এখনই করবে না তবে হ্যাঁ এটা যে কখনও পাম্প করবে না তা কিন্তু নয় দেখুন আমি একটু আগে যে ইথারিয়াম ক্লাসিকের কথা বলছিলাম ইথারিয়াম ক্লাসিক কিন্তু আজকে বর্তমান অবস্থায় তেইশ ডলার চলছে আমি যখন ভিডিওটা রেকর্ড করছি জানি না হয়তো চব্বিশ ডলার মার্কেটের এই অবস্থায় তেইশ চব্বিশ ডলার এক একটা টোকেনের প্রাইস চলছে তবে দুই থেকে আজকে পর্যন্ত প্রায় ছয় বছর পাঁচ বছর সামথিং আপনারা একটু খেয়াল রাখবেন আশা করা যায় লুনাটাও লুনা যে ক্লাসিকটা এটাও একসময় এরকম একটা প্রাইসে যাবে কিন্তু সেটা অনেক দিন অপেক্ষা করতে হবে আপনি যদি লং টাইম হোল্ডার হন তাহলে কোনো সমস্যা নেই আপনি অপেক্ষা করতেই পারেন যদি শর্ট টাইম হোল্ডার হন শর্ট টাইম ট্রেডার হন তাহলে আপনার আপনি কমে কিনবেন অর্থাৎ zero point triple zero one five one six এর মধ্যে কিনতে পারেন আর zero point triple zero two zero point triple zero two one এর মধ্যে গেলে আবার এটাকে সেল করে দিতে পারেন আর যদি আপনি মনে করেন না আমি এখন অল্প কিছু ডলার পাঁচ ডলার দশ ডলারের কিনে রাখবো এবং ভবিষ্যতে যদি কোনো দিন এটা প্রাইস আপ হয় আমি সেই সময় সেল করবো তাহলে তো অবশ্যই করে রাখতে পারেন এটা নিয়ে চিন্তার কিছু নেই তবে যারা লসে আছেন বর্তমান লোনটাকে কিনে তাদের জন্য একটা পরামর্শ হচ্ছে যদি সম্ভব হয় আপনার যদি আপনি নিজস্ব রিসার্চে যদি মনে করেন যে নতুন যে লোনাটা আসছে এটা আমাকে আপনার কেনা উচিত আপনি এটাকে এটাতে অংশগ্রহণ করতে পারেন আশা করা যাচ্ছে এটা বেশ ভালো একটা প্রফিট দেবে যেহেতু নতুন আসছে এবং অনেক অনেক বড় বড় এক্সচেঞ্জ এটা নিয়ে টুইট করছে অনেক বড় বড় লিজেন্ড যারা আছে ক্রিপ্টো মার্কেটের জন্য যারা বড় বড় ইনভেস্টর তাদের থেকেও বিভিন্ন খবর পাওয়া যাচ্ছে মার্কেটে বিভিন্ন ধরনের আলোচনা শোনা যাচ্ছে তাতে আপনি সেটা কিনে রাখতে পারেন এবং ভবিষ্যতে হয়তো ভালো প্রফিট হতে পারে আর যারা যারা লোনাতে এখন ট্রেড করছেন বর্তমানে তারা শর্ট ট্রেড করুন আশা করছি যে এখান থেকে মোটামুটি টুকটাক ভালো ইনকাম করতে পারবেন লং টাইমের জন্য যদি হোল্ড করতে চান সেটা আপনার নিজস্ব রিসার্চে করতে পারেন এই হচ্ছে মোটামুটি আজকে লোনা নিয়ে আপডেট আপনার লোনা নিয়ে চিন্তাভাবনা কী আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে লাইক করতে ভুলবেন না আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে